আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতহ সুপ্রিয় শ্রোতামণ্ডলী একটি বই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাফাউল বালা বালা মুসিবতের প্রতিরোধক লেখক হচ্ছে হজরত মির্জা গোলাম আহমদ ইনি হচ্ছেন কাদিয়ানি ধর্মের একজন প্রতিষ্ঠাতা একজন ভণ্ড নবী আপনারা অনেকেই এই ব্যক্তি সম্পর্কে পরিচিত আছেন তো যাই হোক আজকে একটি বিষয় নিয়ে জাস্ট আপনার সামনে উপস্থিত হয়েছি যখন কাদিয়ানিদের সঙ্গে আপনি বিতর্ক করতে যাবেন বা আলোচনা করতে যাবেন তখন ঠিক সেই সময়তে তারা একটা দাবি করে তাদের দাবি আপনি বলবেন যে আপনাদের মির্জা কাদিয়ানি অর্থাৎ গোলাম আহম্মদ উনি তো নিজেকে নবী দাবি করেছেন রাসুল দাবি করেছেন দেখবেন কাদিয়ানিরা তারা অস্বীকার করবে বলবেন যে না কখনোই এমনটা দাবি করেনি বরং আমরা মোহাম্মদ সাল্লামকে সর্বশেষ নাবি এবং রাসুল বিশ্বাস করি এই বলে তারা প্রতারণা দেয় আজকে আপনাদের সামনে আমি একটা বই নিয়ে এসেছি দাফাবুলওয়ালা এটা কাদিয়ানি থেকেই প্রকাশিত কাদিয়ানি রায় অনুবাদক এই বইটা প্রথমত উনিশশো দুই খ্রিস্টাব্দে গোলাম আহমদ কাদিয়ানি তিনি রচনা করেছিলেন এপ্রিল মাসে সেই সময় প্লেগ রোগ যখন দেখা দিয়েছিল ঠিক সেই সময়তে এই বইটাকে রচনা করেছিলেন এটা বাংলা অনুবাদ করা হয়েছে আমাদের পশ্চিমবাংলা থেকে আপনাদেরকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে আহমদিয়া মুসলিম জামাত পশ্চিমবাংলা এখান থেকে ছাপানো হয়েছে আপনারা পুরো ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন আজকে দেখাবো যে গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি নিজে যে স্বয়ং নিজেকে নবী দাবি করেছেন রাসুল দাবি করেছেন এবং তারপরে যে ওহি অবতীর্ণ হতো এই তিনটে দাবির পক্ষে আজকে তার নিজস্ব লেখা তাদেরই অনুবাদক তাদেরই প্রকাশনী থেকে দেখাবো এই বইটার আপনারা পাঁচ নম্বর পৃষ্ঠায় উল্টাবেন আমি আপনাকে দেখাচ্ছি পাঁচ নম্বর পৃষ্ঠা পেজ নম্বর ফাইভ দেখেন প্লেগ এখানে তাউন থেকে শুরু হচ্ছে পৃষ্ঠা নম্বর পাঁচে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে দেখ আপনারা এটা পড়ে নেবেন আমি পুরোটাই দেখাচ্ছি এর ফলে মানে এখানে দেখেন এখানে দেখেন মানুষ যদি তোবা করে তাহলে রোগ দুটি শীতকালের চেয়ে দীর্ঘ সময় অতিক্রম করতে পারবে না কিন্তু তোবা না করলে আমাকে গালি দেওয়া হয়েছে তোবা না করে আমাকে গালি দেওয়া হয়েছে এবার বলছে দেখেন এর ফলে প্লেগের এই কঠোর আক্রমণ হয়েছে যা তোমরা এখন দেখছ আল্লাহর সেই পবিত্র বাণী যা আমার ওপরে অবতীর্ণ হয়েছে দেখেন মির্জা কাদিনী বলছে যে আল্লাহর ওহি তার উপরে অবতীর্ণ হয়েছে তার ভাষা নিম্নরূপ এখন তার উপরে কোন যে অবতীর্ণ হয়েছে সেটা তিনি বলছেন দেখেন এখানে আরবিটাও দেওয়া আছে আমরা বাংলাটাই পড়ি কি বলছে দেখেন বলছে আল্লাহ আল্লাহ ইচ্ছা করেছেন যে তিনি প্লেগের আক্রমণকে দ্রভিত করবেন না যতদিন মানুষ নিজেদের ধারণা ও মতামতকে পরিবর্তন না করবে যা তাদের মনের মধ্যে আছে অর্থাৎ যতদিন তারা খোদার পীড়িত পাইগম্বরকে মেনে না নেবে ততদিন প্লেগ দ্রোহিত হবে না পরিষ্কার এখানে চার নম্বর লাইনটা ভালোভাবে দেখেন অর্থাৎ যতদিন তারা খোদার পীড়িত পাইগম্বরকে মেনে না নেবে ততদিন প্লেগ রোগ দ্রবিত হবে না তথা নিজেকে নবুয়ত তিনি স্পষ্টভাবে দাবি করছেন খোদার রসুল আল্লাহ সুবাহতাল্লাহ প্রেরিত নবী এটা দাবি করছেন এরপর লিখছে দেখেন এবং মহাশক্তিশালী খোদা কাদিয়ানকে প্লেগের ধ্বংস থেকে রক্ষা করবেন যেন তোমরা বুঝতে পারো যে কাদিয়ানকে এ কারণে রক্ষা করা হয়েছে যে সেখানে আল্লাহর পেরিত রসুল ছিলেন নাউজবিল্লা মিনজালিক চিন্তা করে দেখেন নিজেকে নবী দাবি করছেন এবং বলছেন কাদিয়ান এই শহরটিকে প্লেগ রোগে আক্রমণ হবে না কারণ এখানে আল্লাহ রসুল এখন বর্তমান আছেন নাউজবিল্লা মিন জালিক তো এখান থেকে স্পষ্ট এটা হচ্ছে দাফাউল বালা পেজ নাম্বার ছয় থেকে আপনাদেরকে দেখালাম পেজ নাম্বার ছয় থেকে দেখালাম আপনারা পুরোটাই পড়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো যেসব কাঁদে এটা বলেন না তিনি নিজেকে নাবি দাবি করেননি রাসুল দাবি করেননি এটা স্পষ্ট আসেন আমরা আরও কয়েকটা প্রমাণ দেখাই তিনটে প্রমাণ দেখাবো এ দাফাউল বালা থেকে আরও আছে হাকিকাতুল ওহিতে আছে রোহানি খাজাইনে আছে আমরা শুধু বাংলা যেটা অনুবাদ হচ্ছে এটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমরা পেজ নম্বর চলে এসেছি এবার এগারো নম্বর পৃষ্ঠাতে চলে এসেছি দাফাউল বালা একই বই এখানে দেখেন আরেকটা লিখছে দেখেন তৃতীয় কথা যা এই ওহি থেকে প্রমাণিত হয়েছে দেখেন আবার ওহির কথা আসছে তা যতকাল পর্যন্ত প্লেগ পৃথিবীতে থাকবে যদি সত্তর বছরও থাকে তবুও এর ভয়াবহ আক্রমণ থেকে কাদিয়ান নিরাপদ থাকবে কারণ এটা রসুলের রাজধানী নাউজুবিল্লামিন জালিক এবং সকল জাতির জন্য নিদর্শন স্বরূপ দেখেন গোলাম মির্জা আহমেদ কাদিয়ানি পরিষ্কারভাবে দাবি করছে যে তার নিজ শহর কাদিয়ান সত্তর বছরও যদি এখানে যদি প্লেগ রোগ থাকে তবুও সেখানে আক্রমণ হবে না কারণ এটা রসুলের রাজধানী কারণ এটা রসুলের রাজধানী নাউজুবিল্লামিন জালিক চিন্তা করে দেখেন দুই নম্বর প্রমাণ গেল আমরা আরও একটা প্রমাণ দেখাবো বারো নম্বর পৃষ্ঠা দাফাউল বালা পেজ নাম্বার বারো আমরা শেষে দেখেন এখানে কী লিখছে দেখেন যদি উপরোক্ত ব্যক্তিবর্গ এরূপ না করেন তবে একথাই প্রমাণিত হবে যে প্রকৃত সত্য খোদা তিনি যিনি কাদিয়ানে তার রসুল পাঠিয়েছেন দেখেন স্পষ্ট কাদিয়ানে তার রসুল পাঠিয়েছেন স্পষ্ট কাদিয়ানে কোন রসুল এসেছে অন্য কোনো রসুল তো আসেনি এ ভণ্ড মির্জা আহমেদ কাদিয়ানি ছাড়া আপনাকে জাস্ট তিনটে আমি প্রমাণ দেখালাম ভিডিওটা লম্বা আমি করতে চাইনি জাস্ট তিনটে প্রমাণই যথেষ্ট একটা বই থেকে দেখালাম দাফাউল বালা এটা পশ্চিমবাংলা থেকে ছাপানো হয়েছে আহমেদিয়া মুসলিম জামাত পশ্চিমবাংলা থেকে ছাপানো হয়েছে দেখেন ইমাম মাহাদি ও মাসিহ মাউদ এখান তারপর আলাইসাল্লাম লিখেছে নওয়াজ মিনজা আলিক আহমেদ মুসলিম জামাতের প্রতিষ্ঠাতা চিন্তা করে দেখেন তো সুপ্রিয় শ্রোতা মণ্ডলী এটা তাদের মিথ্যা এবং ধোকাবাজি প্রতারণা আপনারা বুঝতে পারলেন আসলে নিজেকে তিনি নাবি দাবি করেছেন রাসুলও দাবি করেছেন তারপরে ওহি অবতীর্ণ হতো এটাও দাবি করেছেন ছায়া নবী বা ওই অন্য নবী না স্বয়ং নবী এবং রাসুল দাবি করেছেন সরাসরি নবী রসুল দাবি করেছেন সুপ্রিয় শ্রোতা মণ্ডল আজকে এই পর্যন্ত পরবর্তী সময়তে আমরা কাদেনীদের অন্য দাবিগুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব